নিয়ে এখান থেকে ফাইবার ডট কম সার্চ করেন এই তো সার্চে যেটা আসছে ওইটাতে ক্লিক করেন ওকে এই পর্যন্ত দাঁড়ান এখন দেখেন একটা ফাইবারে ইন্টারফেস আসছে এটা হচ্ছে ফাইবার একটা মার্কেট প্লেস ফাইবার কি একটা মার্কেট প্লেস মার্কেট প্লেস কি মার্কেট প্লেস হচ্ছে একটা বাজার মনে করেন একটা মার্কেট যেখানে বায়ার এবং সেলার দুটার আগমন হয় বায়ার হচ্ছে যারা প্রোডাক্ট কিনতে আসে আর সেলার হচ্ছে যারা প্রোডাক্ট বিক্রি করে এখন আমরা যারা ফ্রিলান্সিং করি আমরা যারা কাজ করি আমরা যারা কাজ করে দেই মানুষের আমরা হচ্ছি সেলার আর যারা আমাদেরকে কাজ দেয় আমরা যাদের কাজ করে দেই তারা হচ্ছে বায়ার বায়ার হুম এখন ওই বায়ার এবং সেলারের যে মাধ্যমটা ব্যবহার করে কাজ আদান প্রদান করা হয় টাকা আদান প্রদান করা হয় ডলার আদান প্রদান করা হয় সেই মাধ্যমটার একটা মাধ্যমের নাম হচ্ছে ফাইবার এরকম আছে Fiverr Upwork QR freelancer dot com হ্যাঁ এরকম বিভিন্ন মার্কেট প্লেস আছে এই মার্কেট প্লেসগুলার বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ভ্যালু আছে আচ্ছা এখানে যেভাবে আমাদের একটা বাজারের মধ্যে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তাদের প্রোডাক্ট নিয়ে বসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে বসে তেমনিভাবে এই মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের বায়ার আসে বিভিন্ন সার্ভিস কেনার জন্য আর বিভিন্ন ধরনের সেলার মানে ফ্রিল্যান্সার যারা কাজ জানে তারা আছে বিভিন্ন ধরনের কি দেওয়ার জন্য সেল দেওয়ার জন্য এখন এই মুহূর্তে আপনি কিচ্ছু করবেন না এটা এইভাবে রেখে দেন আমরা আলোচনা শেষ করি এখন ফাইবার হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস যেখানে সারা পৃথিবীর মানুষ এখান থেকে আইসা বিভিন্ন সেলারদের কাছ থেকে কাজ কিনে নেয় মানে হচ্ছে কাজ করায় নিয়ে এখন এই মার্কেট প্লেস বা এই ফাইবারের মাধ্যমে কেন মানুষ কাজ নেবে এর কারণ হচ্ছে যেমন আমেরিকার একজন মানুষ বাংলাদেশের একজন মানুষকে রিজার্ভ করবে বা বাড়া করবে তার কাজটা করে দেওয়ার জন্য ওই কাজটা করে দেওয়ার জন্য মানুষটাকে বাংলাদেশের একজন মানুষকে বাড়া করার জন্য যে মাধ্যমটা তিনি ইউজ করবেন তার নাম হচ্ছে মনে করেন একটা মার্কেট প্লেসের নাম হচ্ছে ফাইবার ডট কম এই ফাইবার ডট কমের মাধ্যমে উনি কী করবেন একজন মানুষকে বাড়া করবেন তার কাজটা করে দেওয়ার জন্য মানে হায়ার করবেন একজন মানুষকে হায়ার করবেন তিনি তার কাজটা করে দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে ওই কাজটা করে দেওয়ার জন্য কি তার দেশে মানুষ নাই অবশ্যই আছে তাইলে তার দেশেও এরকম এক্সপার্ট আছে মানুষ আছে তাহার পরেও কেন আমার দেশ থেকে বা বাংলাদেশ থেকে মানুষ নিবে এই প্রশ্নের উত্তর হচ্ছে এই প্রশ্নের উত্তর হচ্ছে যেহেতু যেহেতু আমেরিকা থেকে যদি একজন মানুষকে হায়ার করে বায়ার তাহলে তাকে বেশি পরিমাণ টাকা দিতে হবে কারণ আমেরিকার মধ্যে প্রত্যেকটা কাজের রেট খুব বেশি কিন্তু ওই জায়গা থেকে যদি সে ওই কাজটা বাংলাদেশি কোনো সেলারের মাধ্যমে কাজটি করিয়ে নেয় তাহলে সেই তুলনায় অর্ধেকের চাইতেও কম টাকা দিয়ে কাজটি সে করাইতে পারবে মনে করেন আমেরিকান একজন সেলার যে কাজটা পাঁচশো ডলার দিয়ে করবে সেই কাজটা বাংলাদেশের একজন সেলার পঞ্চাশ ডলার দিয়ে করে দিতে পারবে দিয়ে দিবে এর কারণ হচ্ছে আমেরিকায় পাঁচশো ডলার মানে পাঁচশো টাকা আর বাংলাদেশে পঞ্চাশ ডলার মানে হচ্ছে পাঁচ হাজার টাকা কথাটা বুঝতে পারছেন তো যার যারই দেশের টাকার মানে মানুষ চিন্তা করবে ওমা এই কাজটা করতে আমার মনে হয় তিন দিন সময় লাগবে তিন দিন সময় লাগলে তো আমি পাঁচ হাজার টাকা তিন দিনে ইনকাম করতে পার পারছি যেখানে বাংলাদেশের একজন মানুষের বেতন অনেক ক্ষেত্রেই অনেকের মানুষের বেতন পাঁচ হাজার টাকাই সেখানে আমি তিন দিনে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারলাম এই জন্য কাজটা আপনি করে দিবেন আপনিই চিন্তা করবেন যে দেখা যায় যদি কাজটা আপনি তিন দিনের মধ্যে করে দিতে পারবেন প্রতিদিন দুই তিন ঘন্টা কাজ করলে হচ্ছে তাহলে আপনিও পঞ্চাশ ডলারে কাজটি করে দিবেন ঠিক আছে এই জন্য ফাইবার ফাইবার হচ্ছে ইসরায়েলের একটা কোম্পানি আমরা জানি পৃথিবীর অর্ধেকের চেয়ে বেশি বিজনেস ইসরায়েল মেনটেন করে ফাইবার সেরকম একটা মার্কেট প্লেস যেখানে তারা মার্কেটিংয়ের মাধ্যমে তারা বিভিন্ন সেলার এবং বায়ারেকের আগমন ঘটিয়েছে এই যে দেখেন এটা হচ্ছে সার্চ বার এটা হচ্ছে সার্চ বার আপনি এই সার্চ বারের মধ্যে কোনো একটা শব্দ লেখা সার্চ দিলে অনেক কিছু চলে আসবে আপনি যদি লগো ডিজাইন নামে সার্চ দেন তাহলে প্রচুর পরিমাণে লগো ডিজাইন আসবে গ্রাফিক ডিজাইনার নামে সার্চ দিলে কয়েক লাখ গ্রাফিক ডিজাইনের প্রোফাইল আপনার সামনে চলে আসবে যাই হোক এখন আমাদের ক্লাস হচ্ছে আজকে হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো আমরা কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেটা আমরা আজকে দেখি আচ্ছা এখানে জয়েন আছে না জয়েন জি ভাই আছে এই জয়েনে ক্লিক করেন আপনি জয়েনে ক্লিক করেন আচ্ছা।, আচ্ছা এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনি আপনার গুগল দিয়ে সরাসরি এইটাতে কন্টিনিউ টু গুগলে যদি ক্লিক করেন তাহলে আপনার বর্তমানে যে যে ইমেইল অ্যাকাউন্টে আপনি ওপেন আছেন সেটাতে জয়েন হয়ে যাব আর যদি আপনি ফেসবুক দিয়ে দেন তাহলে আপনি ফেসবুকের ফেসবুকের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের মাধ্যমে আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাব আর যদি আপনি নতুন কোনো ইমেল দিয়ে ক্রিয়েট করতে চান সেটা আপনার ইচ্ছা তো এখন আপনি কি করবেন আপনার যে যে জিমেলটা এই মুহূর্তে আপনার লগ আছে সেই জিমেল দিয়ে করবেন মানে এই জিমেলের পাসওয়ার্ড সব কিছু আপনার জানা আছে তো জি আছে তাইলে কন্টিনিউ উইথ জিমেল দেন কন্টিনিউ উইথ গুগল দেন কন্টিনিউ উইথ গুগল ইমেল দিয়ে করলে হবে না ভাইয়া ইমেল দিয়ে করলে হবে তবে এটা দিয়ে দিলে সহজ হয়ে যাবে আচ্ছা গুগলে দিচ্ছি সমস্যা আসুক ধীরে ধীরে আসুক সমস্যা নাই এটা এই এটা হচ্ছে আপনার প্রোফাইল এখন কি নামগুলো ঠিক করব আচ্ছা এখন আপনি আপনি কি ইউজার নেম এইটাই দিবেন আব্দুল কি দিছে আবু বকর সিদ্দিক ও আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক না আপনি দেন সিদ্দিক সিদ্দিক ওয়ান টু দেয়া দেন বা সিদ্দিক কোন একটা জিনিস দেন এত নাম্বার দেওয়ার দরকার নাই আপনি জাস্ট সিদ্দিক দেন সব স্মল লেটার কোনো ক্যাপিটাল লেটার চলবে না কি করছে আচ্ছা looks likes this user name is already taken Abubakar Siddique এই যে ইউজার নেমটা আছে এইটা সে একবার এক কোনো একজন মানুষ ইউজ করে ফেলছে আপনি সেই রকম আপনি এমন ইউজার নেম দিতে হবে যে ইউজার নেমটা আগে কেউ ইউজ করেনি এরকম থাকতে হইব যদি কেউ একজন ইউজ করে ফেলে তাহলে আপনি আর সেটা ইউজ করতে পারবেন না আচ্ছা দাঁড়ান তো আউবকরের কি অবস্থা আউবকরটাও নিয়ে নিছে আউবকর নিয়ে নিছে 2023 দেন দুই পাঁচ দুই পাঁচ সম্ভবত আছে বাকি আছে এই আছে তিন আছে এই যে দুই তিন আচ্ছা দুই হাজার তিন জয়েন দিব ওকে জয়েন আপনি আমাকে না দেখানো পর্যন্ত কোনো কিছুই করবেন না আচ্ছা আপনারা ফাইবার অ্যাকাউন্ট হওয়ার পরে আপনারা এই পিসি দিয়ে এমন কোনো নেট কানেক্ট দিবেন না যে নেটের সাথে অন্য ফাইবার অ্যাকাউন্ট ওপেন আছে এই ল্যাপটপে আর কোনো ফাইবার অ্যাকাউন্ট কখনোই ওপেন করবেন না শুধুমাত্র আপনার ফাইবার অ্যাকাউন্টটা সারা আপনি জয়েন্টে দিছেন জয়েন্ট দেওয়ার পরে কি দেখায় এই তো এটা আসছে ভাই জয়েন দেওয়ার পর জয়েন দেন এখন আবার জয়েনে ক্লিক করেন আমি তো এখনো জয়েন পেজের মধ্যেই আছি জয়েন ফাইবার পেজের মধ্যেই আছি জয়েন দেওয়ার আমাদের জয়েন দেওয়ার পর এসেছে এই যে জয়েন লেখা আছে ওখানে ক্লিক করেন না আমরা তো নেক্সট স্টেপ কিছুই দেখতেছি না আপনার আমার এখানে চলে এসেছে না তাই আমরা তো কিছু দেখতেছি না মানে জয়ানের পরের স্টেপটা আমরা আর দেখতেছি না আপনার প্রোফাইল নেম এবং আচ্ছা স্টপ আচ্ছা, শেয়ারিং দিয়ে আবার নতুন করে শেয়ার করেন স্টপ শেয়ার দিয়া আবার শেয়ার করেন তো দেখি স্টপ শেয়ার দিয়ে আপনি আবার শেয়ার করেন চাইয়েন না আবার ব্রাউজার ওপেন করেন না আপনি জাস্ট ওখানে দেখেন স্টপ শেয়ারিং আছে নিচে দেখেন স্টপ শেয়ারিং আছে স্টপ শেয়ারিং এ ক্লিক করে আপনার শেয়ারটা স্টপ করেন এখন আবার নতুন করে শেয়ার করেন আপনার নেটওয়ার্কটা বেশি স্লো জি ভাই একেবারে স্লো আমার এখানে কাজ মোবাইলে কাজ করতেছে না তাহলে এত স্লো নেটওয়ার্ক দিয়ে আপনি কাজ করবেন কি করে ভাই ভাই ওয়াইফাই আনবো কিছুদিনের ভিতর আচ্ছা Thank হ্যাঁ? you. Yeah. কি আপনি কি আর স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না আমাকে গুগল মিটে ঢুকাচ্ছে না আবার আরে আল্লাহ ভাই আপনার থেকে দেখাই দেন অন্তত পক্ষে জয়েনিং শটটা তো দেখাই দিতে হইব অন্তত পিসি থেকে অন্তত পক্ষে জয়েনিংটা তো দেখাই দিতে হইব আর আমার পিসি থেকে দেখানো আসলে সম্ভব না কারণ আমারটাতে আমার ফাইবার আছে বুঝতে পারছেন তাহলে অন্য কারো পিসি থেকে হয়েছে ভাই আবার হ্যাঁ শেয়ার হয়েছে আফজল আপনি আপনার ব্রাউজারে যান আবু বকর ভাই কোথায় আপনি ব্রাউজারে যান কিছুই তো দেখতে পাচ্ছি না আপনার ছবি ছাড়া কি বলেন আমার এখানে আবার ফাইবারে ঢুকাই নিচ্ছে আচ্ছা, আবু বকর ভাই আপনি কোন গ্রুপে আছেন zero one two three four five কোন গ্রুপে বলেন তো হ্যাঁ এবার ঠিক আছে আচ্ছা। হ্যাঁ আপনি আমি দেখতে পাচ্ছি আপনার প্রোফাইল ওকে ঠিক আছে আপনি এখন আপনার ওই যে একটা এ চিহ্ন আছে না এ মানে আবু বকর ওটাতে উপরে ক্লিক করেন ডান দিকে দেখেন এটা হুম এটাতে ক্লিক করেন আচ্ছা অর্ডারের উপরে ক্লিক করেন তো অর্ডারের উপরে ক্লিক করেন কি একটা নতুন ফরম্যাট চেঞ্জ নিয়ে আসছে এটা কোন ফাইল দিব আপনি অর্ডারের উপরে ক্লিক করেন অর্ডার অর্ডার অর্ডার হুম অর্ডার পরে প্রোফাইল সেটআপ করতেছি আগে অর্ডার দেখি অর্ডারের উপরে ক্লিক করে কি আসে দেখি আমি দেখ আপনার স্লো আসতেছে সমস্যা নাই স্লোই হোক আচ্ছা ভাই চিন্তা করবো না এখানে কি আসছে কি আসছে আচ্ছা বাইং সার্ভিস না না আই এম ডু গো না এটা ক্যান্সেল বাইং সার্ভিস না ফরওয়ার্ড না এটা না এটা না ক্যান্সেল ক্যান্সেল দেন প্রোফাইলে যাব হ্যাঁ প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাবেন ওই গ্রুপ থেকে স্যার ভিডিও কি রেকর্ড হচ্ছে স্যার হ্যাঁ ভিডিও রেকর্ড হচ্ছে ভিডিও তো অনেক লং হয়ে যাবে স্যার সমস্যা নাই লং তো আমার প্রত্যেকটা ভিডিওই তো এক ঘন্টার উপরে দেড় ঘন্টা দুই দেড় ঘন্টা প্লাস হয়েছে স্যার ভিডিও আপনার এক ঘন্টা পঞ্চান্ন বায়ান্ন মিনিট পঞ্চান্ন মিনিট পর্যন্ত আছে ভিডিও আচ্ছা ওকে এখন আপনাকে কি করতে হইব ওই যে আপনার এ ওখানে দেখেন আবু বকরের নিচে একটা কলম আছে হ্যাঁ এই কলমের উপরে ক্লিক করেন আচ্ছা আপনি কোন কাজটা জানেন আমাকে বলেন বুঝি নাই আপনি কি কাজ জানেন মানে ডিজিটাল মার্কেটিং জানেন আপনি নাকি গ্রাফিক্স ডিজাইনার মূলত ডিজিটাল মার্কেটারই তো তাই না ডিজিটাল মার্কেটিং জি লেখেন I am a professional digital I am a professional digital marketer I am a professional digital marketer আচ্ছা। হ্যাঁ? Okay. E e আপনার গ্রামারলি এক্সটেনশন অ্যাড করা নাই আছে ওকে আচ্ছা দেন I am a profit I O N a L double S পরে আমি দেখতেছি না মনে লাগতেছে পি আর ও এস কি double S I O N A L double S এর পরে আই হবে ডাবল এস এর পরে আই হবে P R O S E P R O S E double S I O N A L full stop দেন মার্কেটার মার্কেটার বানান ভুল হইছে কে ই কে ই টি ই আর আরে কে ই কে ই টি ই আর మార్కిట్ అబ్బర్ లాల్ ఇదే కే పొరే ఇ లైరీ బాయ ఇంత దుర్బల হইলো দেখেন আমি আপনার ইচ্ছা टी ई আর টি ই আর 2 আর 7 বক্সে দিছি দেখেন হইছে হইছে তারপরে দেন ক্যাপিটাল লেটার দেন S M M S M M S C M and YouTube promotion আচ্ছা এস এ এম না S M M double M হবে এস এর পরে ডাবল এম এই আমি দিছি আপনাকে দেখেন S M M S C M and YouTube promotion expert এইগুলো আমি পরে সাজে দিলে হবে না আপনার ভিডিও দেখে হ্যাঁ আরে আচ্ছা দাঁড়ান একটু আমার নেটওয়ার্কে সমস্যা হচ্ছে আপনাকে এখানে চ্যাট বক্সে দেখেন আমি দিছি এটা কপি করে নিয়ে দেন আপনারা ফাইবারে কোনো কিছু কপি করবেন না কপি পেস্ট দিবেন না আপনারা নিজে লেখা দিবেন সবগুলাই আলাদা করে প্রোফাইলের নিচে দেখেন মানুষের মাথা দেখা যায় নিচে ডান পাশে এইটাতে না এইটাতে না আপনার আচ্ছা বাদ দেন এইটা বাদ দেন আচ্ছা ওকে লেখেন S M M S E M S E M capital letter লিখবেন e তারপরে লেখেন ইউটিউব প্রমোশন এক্সপার্ট প্রমোশন হ্যাঁ ইউটিউব প্রমোশন এক্সপার্ট এর হয় হয়নি প্রমোশন এখানে একশোটা ক্যারেক্টার লেখা যায় দেখেন আর লেখা যায় কিনা তারপর কি রাখবো ইউটিউব প্রমোশন এক্সপার্ট আচ্ছা এখানে ভুল হইলে কোনো সমস্যা নাই এটা আপনি যে কোনো মুহূর্তে কি করতে পারবেন এটা কারেকশন করতে পারবেন কোনো সমস্যা নাই বুঝতে পারছেন আচ্ছা। এখন আপনি দিবেন তারপরে লেখা শেষ লেখা শেষ হইলে দিবেন আপডেট সব গাড়ি ওদিকে যায় প্রায় গাড়ি ওদিকে যায় ওদিক থেকে ঢুকে ওদিকে বেরিয়ে যাই ভাই না ভাই দে এক্সপার্ট বানান ভুল হইছে এই যে কি লেখছে এখানে টেক্সট মাস্ট কন্টেন্ট ও আচ্ছা আপনি ওই যে লাস্ট পুলিশ স্টপ কমা যেগুলা দিছেন ওগুলা কাইটা ফেলেন আর এক্সপার্ট বানান ভুল হইছে এক্সপার্ট হয়ে গেছে এসপার্ট আপনি সিলেটের লোক নি সিলেটের লোক না ব্রাহ্মণবাড়িয়া তাইলে সিলেটের লোক ব্রাহ্মণবাড়িয়ার লোকে এক্সপার্ট বলেন এক্সপার্টকে ই এক্স ই দিয়ে ই e এক্স আপনি কমা পুলিশ টপ এগুলো উঠিয়ে দেন উঠাইয়া শুধুমাত্র স্পেস দিয়ে রাইখা দিবেন must be contained. এই যে আপডেট নিয়ে নিছে আচ্ছা ইউটিউব প্রমোশন লেখছেন নাকি ইউটিউব লেখছেন আপনি কোন ক্লাসে পড়েন হ্যাঁ? আচ্ছা যাই হোক আসেন তাইলে এখন আপনি কি করবেন এখন আপনি আচ্ছা, ঠিক করবেন এখানে কলমে ক্লিক করলে ঠিক করতে পারবেন আসেন আচ্ছা ভাই এগুলো বুঝলি তারপরে নিচের দিকে আসেন লিংক এড করেন হুম এই যে লিংকে ক্লিক করেন লিংক লিঙ্কড অ্যাকাউন্টে ক্লিক করেন লিঙ্কড হ্যাঁ তো হচ্ছে না নিচ্ছে না স্যার এডিটে যেতে হবে এডিটে এটা আচ্ছা ওকে ওকে তারপরে আসুন আপনার ছবি ছবি পোস্ট করুন ছবি আপনার মাথার উপরে যান আপনার এইটাতে এইটাতে আপনার ছবি এ ফোর সাইজ ছবি সরি আপনার পাসপোর্ট সাইজ ছবি আছে পিসিতে নাই নাই এটা নিউ স্যার নতুন নিচ্ছে আচ্ছা তাইলে এখন বাদ দেন এখান থেকে একটা ছবি রেডি হয়ে হইরা ওখান থেকে একটা ছবি আপলোড করবেন ওই ওই ইমেজের উপরে ক্লিক করলে ছবিটা আপডেট হয়ে যাব ঠিক আছে ওকে আপনি আবার আপনার ছবির উপরে আপনার ওই এর উপরে ক্লিক করুন সেটিংসে যান সেটিংস সেটিংস স্যার এগুলো আছে আপনার নেটের কারণে সমস্যা আপনি কি করবে এখন তো তারপরে আমি কি আসছে সেটা আমি দেখতেছি না ফুল নেম ইমেল তারপর অনলাইন স্ট্যাটাস কিচ্ছুই আমি দেখতেছি আপনি আমার এখানে আটকা উই রয়েছে আপনার স্কিন তো কালো হয়ে আছে আচ্ছা স্টপ করেন আপনি স্ক্রিন শেয়ার স্টপ করেন স্যার আসছে আপনার এখানে আপনি স্ক্রিন শেয়ার স্টপ করেন বুঝতে পারছি আমারটাতেই দেখাইয়া দিতে হইব হ্যালো হ্যাঁ এই তো ঠিক আছে এই তো ঠিক আছে এখানে আপনি কি দিছেন আবু বকর সিদ্দিক হ্যাঁ ওকে তারপরে নিচের দিকে আসেন ইউ কারেন্টলি অফলাইন না অনলাইন হ্যাঁ আবু বকর সিদ্দিক ভাই কি সমস্যা জয়নাল ভাই কি না আমি আসি তো স্যার কি কথা না হ্যাঁ আমি আসি ভাই আসছে দেখেন আচ্ছা ইউ আর কারেন্টলি অফলাইনের জায়গাতে এটা দেন ইউ আর কারেন্টলি অনলাইন হুম আচ্ছা এখন দিয়েছেন গো অনলাইন দিলেন মানে কি তা আপনি অফলাইনে চলে গেছেন এটা আবার আগেরটা দিয়ে দেন শেষ আপনারটা তো একটু ব্যতিক্রম দেখাইতেছে আজকে অফলাইন দিয়ে দিব হ্যাঁ আবার অফলাইন দিয়ে দেন দিছেন জি অফলাইন আমি আসলে কিছুই দেখতেছি না আপনার এত স্লো নেটওয়ার্ক আচ্ছা আপনি এখন আপনি স্টপ শেয়ারিং করে দেন আমি পরবর্তী অংশটা আমি দেখাই দিই আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আচ্ছা দেখেন এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম এই যে এখান থেকে ক্লিক করার পরে আমি সেটিংসে আসলাম সেটিংসে আসার পরে এখান থেকে নাম দিব এই যে আমি নাম দিছি আপনারা এইভাবে নাম দিবেন নামটা দিবেন কিভাবে একদম আপনার ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ করে নামটা দিবেন ঠিক আছে একদম ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ করে নামটা দিবেন এমনভাবে ভোটার আইডি কার্ডের ম্যাচ করে নাম দিবেন যে আপনাকে যদি কখনো ভেরিফাই চায় ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই চায় তাহলে আপনি ভেরিফাই করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে অনেক সময় আপনার ব্যক্তিগত ভোটার আইডি কার্ড না থাকতে পারে আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে না আপনি ভোটার আইডি কার্ড দিবেন আপনার বাবার মার অথবা বড় ভাই চাচা চাচি দাদা দাদি নানা নানি যেই থাক সেই রকম একজনের ভোটার আইডি কার্ড ব্যবহার করবেন কখনো যদি ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয় তাহলে যেন সেই ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারেন আরেকটা বিষয় মনে রাখবেন আপনারা কখনোই ওই ব্যক্তি দিবেন না যাকে ভেরিফাইয়ের সময় পাওয়া যায় না ভেরিফাই যদি চায় ভেরিফাই যদি চায় তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই ওই ব্যক্তিটাকেও আইকনটাকের ভেরিফাই দিতে হবে চুকের ভেরিফাই দিতে হবে কথা বুঝতে পারছেন সুতরাং যখন ভেরিফাই চাইব ওই ওই ব্যক্তিকে সাথে সাথে এক সপ্তাহের ভিতরে যাতে ম্যানেজ করা যায় এইরকম ব্যক্তির ভোটার আইডি কার্ড ব্যবহার করবেন এন একজন ব্যক্তি বিদেশ ফেরা রয়েছে তার ভোটার আইডি কার্ড ব্যবহার করলেন কিন্তু কয়েকদিন পরে আপনাকে ভেরিফাই দিল তাহলে ওই ব্যক্তির আই কন্ট্যাক্টের ভেরিফাই আপনি করতে পারবেন না তখন আপনি মুসিবতের মধ্যে পড়বেন ঠিক আছে সো দ্যাট এগুলো আপনারা খুব ভালো করে মনে রাখবেন তাইলে কি কি মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে এমন মানুষের তথ্য দিতে হবে যে মানুষটার ভোটার আইডি কার্ড আছে দুই নাম্বার হচ্ছে সেই মানুষের তথ্য দিতে হবে যে মানুষটাকে ভেরিফাই দি চাই ভেরিফাইতে চাইলে পাই যেন সাথে সাথে খুঁজে পাওয়া যায় সেই মানুষটা ওকে নাম দিলেন এখানে ইমেইলের হ্যাঁ বলেন স্যার কোন তথ্যগুলো দিব এই যে ওইখানে ওই সেটিংসে আসার পরে এই যে নাম এই নামটা আচ্ছা তারপরে এখানে দেখেন আছে আমার গো অফলাইন আছে যদি আমি কোনো কারণে অফলাইনে যেতে চাই তাহলে আমি এক ঘন্টার জন্য যদি আমি বাইরে যেতে চাই এক ঘন্টা একদিন এক উইক ফর এভার যতদিন ইচ্ছা যাই হোক এগুলা নিয়ে মাথা কামানোর প্রয়োজন নাই আচ্ছা আমি আরেকবার স্ক্রিন শেয়ার অফ করতেছি আবকর ভাই আরেকবার আপনি স্ক্রিনটা শেয়ার করেন <coughs> একটু এখানে আপনার একটা সেট আপের মধ্যে চেঞ্জ আছে এটা করতে হইব আবকর ভাই স্ক্রিনটা শেয়ার করেন আপনারা যারা মনে করতেছেন যে আপনারা দেখতেছেন পরবর্তী ভিডিও দেখার সময় যে যে জায়গাগুলোতে আপনারা স্টপ আসিলাম বা কাজ করি নাই সেই জায়গাগুলো আপনারা টান দিয়ে কাইটা নেবেন সমস্যা নাই আমি কিন্তু কোনো এডিট মেডিট করি না যেভাবে ভিডিও আছে সেইভাবেই আপলোড করে দিই আবুকর ভাই শুনতে পাচ্ছেন জি ভাইয়া আমি বলছি আপনাকে স্ক্রিন শেয়ার করার জন্য আপনি কি করতেছেন করতেছি ভাইয়া ওয়েট বলছে আমার লাগবে না আমার কাজ না না আপনি কি পিসি থেকে বাইরে গেছেন বাসে আপনি যা করবেন তা আমি ল্যাপটপে করে ফেলবো লগে লগে হোমওয়ার্ক শেষ করে ফেলবো রে আমার তো গুগল মিটে অন হচ্ছে না লুট নিচ্ছে আমি গেছি ল্যাপটপ থেকে লিপ নিয়ে আবার মোবাইলে জয়েন হয়েছিলাম ওই লোলি একটা কথা বললেন আপনি কখনোই ছাড়বেন না কারণ আপনাকে দিয়ে তো অনেক কিছু দেখাই হইব কারণ আমার প্রোফাইলে তো দেখাইলে সব কিছু আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন না কারণ আমারটা তো সেট আপ করে একটা প্রোফাইল এটা আপনারা বুঝতে হবে আমি কেন আপনাকে দিয়ে করাচ্ছি একদম নিউ প্রোফাইল কিভাবে ক্রিয়েট করা যায় সেই জিনিসটা শেখানোর জন্য জানানোর জন্য এখানে অনেকেরই আছে প্রোফাইল আছে অনেকেরই আছে প্রোফাইল আছে ওনারা প্রোফাইল সেট জানে ওনাদের নিজের ব্যক্তিগত প্রোফাইল আছে কিন্তু আমি তো এখানে সবারকে চিন্তা করি যার একদম জিরো তাকে তো চিন্তা করতে হইব প্রথম দেখা এটা আচ্ছা আপনি যখন সেট করতে পারেন আমাকে বইলেন এর আগ পর্যন্ত আমি দেখাই কোথায় আপনারা নিয়ে সময় কাটাইতেছেন করে একটা কাজ মানে আপনার প্রোফাইলটাতেই যে ঠিক করতে চাই না মানে আপনিই সমস্যা করতেছেন আর আচ্ছা দেখেন আচ্ছা এখানে আপনারা ওই যে আপনাদের ছবির উপরে অথবা আপনারা ছবি না দিলে এখানে আপনাদের যে না ইউজার নেমটা ব্যবহার করবেন সেই ইউজার নেমটার একটা অক্ষর থাকবে ওই জায়গার মধ্যে আপনারা ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা শব্দ দেখতে পারবেন বাই সেলিং এখানে দেখবেন বিকাম সেলিং বিকাম সেলিং একটা শব্দ দেখবেন সেই বিকাম সেলিং শব্দটাতে ক্লিক করবেন তারপরে সেটিংস করবেন সেটিংসে আসার পরে এখানে তো নাম দিবেন আর কিছু সেট আপ করার প্রয়োজন নাই তারপরে এখানে সেভ দিবেন এই যে সেভ শব্দ আছে অথবা চেঞ্জ সেভ আছে যে কোনো একটা দিয়ে আপনি চেঞ্জ এইভাবে ক্লিক করলে হবে সমস্যা নাই আচ্ছা তারপরে আছেন সিকিউরিটি আপনি সিকিউরিটি মানে কি সিকিউরিটি মানে হচ্ছে আপনি কি কি সিকিউরিটি দিতে চান আপনি পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তাহলে পাসওয়ার্ড দিবেন না চেঞ্জ করলে কিচ্ছু দেয়া লাগবে না তারপরে আসেন এখানে এডিট একটা অপশন আছে আপনারা দেখেন এডিট এই যে দুইটা অপশন আছে এই যে দুইটা অপশন এই দুইটা অপশনে এডিটে আসবেন এডিটে আসার পরে এখানে এডিট আপনি এডিট পাবেন না এখানে পাবেন ভেরিফাই ফোন নাম্বার ঠিক আছে আপনি ভেরিফাই ফোন নাম্বার পাইবেন আপনি ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন আপনি ভেরিফাই করবেন কিন্তু তার আগে একটা বিষয়ে কাজ করবেন কি এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করবেন নিউ ওপেন করে আপনার ইমেলটাতে যাইবেন যে ইমেলটা আপনি ব্যবহার করছেন সেই ইমেলটাতে যাইবেন সেই ইমেলটাতে যাওয়ার পরে দেখবেন ফাইবার থেকে একটা ওপেন একটা মেসেজ গেছে সেই মেসেজটাতে দেখবেন আপনি ভেরিফাই নামক একটা শব্দ আছে সেখান থেকে আপনি ভেরিফাই করবেন এরকম একটা মেসেজ আসবে সেখানে ভেরিফাই এরকম ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে বলবে ভেরিফাই ইয়োর অ্যাকাউন্ট এখান থেকে ভেরিফাই লিঙ্কে ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাব দেখেন আমি সেট আপ অ্যাকাউন্ট করার কারণে এগুলো আপনি করতে পারতেছেন আপনাকে জাস্ট বলে বলে দিচ্ছি আচ্ছা তারপরে কি করবেন এখান থেকে আপনি মোবাইল নাম্বার ভেরিফাই করবেন তারপরে সিকিউরিটি কোয়েশন দিবেন এখানে সিকিউরিটি দুই একটা কোয়েশন চাইবো সেই কোয়েশনগুলো দিবেন কোয়েশনগুলো কি চাইব কোয়েশনগুলো চাইবো হয়তো আপনি কোন আপনার শৈশবকালের নাম কি ছিল আপনার নিক নেম কী ছিল ডাক নেম কী ছিল আপনার সার নেম কী ছিল শৈশবকালের বা আরও কিছু প্রশ্ন চাইতে পারে সেগুলো দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন ওকে দ্যাটস ইট এখানে এই পর্যন্তই শেষ তারপরে আসে নোটিফিকেশন নোটিফিকেশানে ক্লিক করার পরে আপনি পাইবেন এই যে প্রত্যেকটা জায়গায় আপনি টিকমার্ক দিয়ে দিবেন শুধু টু ডস এই জায়গাটা না দিয়ে বাদবাকি সবগুলো টিকমার্ক করে দিবেন এই যেগুলা সবগুলো টিকমার্ক করে দিবেন টিকমার্ক করে দিয়া এখান থেকে দিয়ে দিবেন এই যে সেভ অপশন আছে সেভের মধ্যে ক্লিক করে দিবেন তারপরে আসে পেমেন্ট মেথড পেমেন্ট মেথড এখানে কিছু করা লাগবে না কারণ পেমেন্ট মেথড আমাদের এই মুহূর্তে কিচ্ছু নাই তারপরে from W nine from W নাইনের মধ্যে আসবেন আপনি আসার পরে এই জায়গার মধ্যে ন দিয়ে দিবেন আপডেট ইউর ডিটেলস এটা ন দিয়ে দিবেন জাস্ট অর্থাৎ আপনি কি ইউএসের সদস্য নাকি না আপনি ইউএসের সদস্য না এখানে ন দিয়ে দিবেন তারপরে সেভ দিবেন আবার আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে ফর্ম ডাব্লিউ নাইন নাও পেতে পারেন এখানে ফর্ম ডাব্লিউ নাইন নাও পেতে পারেন form W form W nine না পেলে কিছু করার নাই বয় পাওয়ার কিছু নাই আপনি যখন গিগ দিবেন তখন এটা পাইবেন ওকে এই অপশন শেষ তারপরে আসেন আপনি প্রোফাইলে যাই আবার প্রোফাইলে যাওয়ার পরে আপনার প্রোফাইলটা সেট আপ করার পরে এরকম একটা প্রোফাইল আসবে এখানে অনেকগুলো অপশন আসবে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন তারপরে আসুন আপনি নিচের দিকে আসলে পাবেন ডেসক্রিপশন এইরকম একটা এই এইগুলাতে আপনার কিচ্ছু করা লাগবে না এখান থেকে নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে পাবেন একটা ডেসক্রিপশন জায়গা এই যে ডেসক্রিপশন এডিট অপশনে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনি একটা ডেসক্রিপশন দিবেন কি ডেসক্রিপশন দিবেন আপনার নিজের সম্পর্কে ডেসক্রিপশন দিবেন এই যে দিচ্ছেন যেমন আমি hi I am I am an experience professional digital marketer I am working for five five years in the local market i have been completed thousands of work very smartly in the local market i have এইভাবে আপনি দিবেন আপনি কি কি পারেন এখানে বেশি শব্দ লেখা যায় না এই জন্য সংক্ষিপ্তভাবে আপনাকে উপস্থাপন করার চিন্তাধারা করবেন এভাবে কি লিখবেন কিভাবে লিখবেন এগুলো আপনি আগে নিজের মাথা থেকে রেডি করে ফেলবেন তারপরে লিখবেন তারপরে এড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন এই যে এড ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করলে আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন আপনি জানেন ইংলিশ জানেন স্প্যানিশ ফ্রান্স এগুলা দিতে পারেন তারপরে টেস্টেক টেস্টেক এখন দেয়া লাগবে না টেস্টেক আপনার ফাইবারের গিক দেওয়ার সময় দেয়া লাগবে কিন্তু এর আগে আপনি এই প্রোফাইলগুলো সেট করার পরে আপনার প্রোফাইলটাকে সাত দিনের জন্য রিভিউতে রাখবে সাত দিন পরে আপনাকে দেইকা দিয়ে দিবে এই যে লিঙ্কড এইভাবে লিঙ্কডের মধ্যে এখানে ওনার দেখছি শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট শুধুমাত্র গুগলের লিঙ্কটা দেখছি আরও লিঙ্ক অ্যাড করা যায় এগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারেন সমস্যা নাই তারপরে আসেন স্কিল নিচের মধ্যে আসে স্কিল এই যে অ্যাড অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে আপনি কি কি কাজ জানেন এই যে আমি দিছি Google ads Google AdWords Google analytics Google display ads YouTube SEO YouTube marketing YouTube ads manager management social media ads management social media marketing video SEO Google BPC Google AdSense এভাবে আপনিও দিতে পারেন আপনি কি কি এক্সপার্ট সেই এক্সপার্টগুলোর নাম এখানে লিখবেন তারপরে আসেন বাম দিকে এডুকেশনাল এক্সপিরিয়েন্স এডুকেশনাল এক্সপিরিয়েন্স কি আপনি কি বিষয়ের উপরে কতটুকু পড়াশোনা করছেন এখান থেকে অ্যাড করে দিবেন তারপরে সার্টিফিকেট কি কি সার্টিফিকেট এই যে সার্টিফিকেটগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারেন অ্যাডে ক্লিক করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্টিফিকেট দুই নম্বর গুগল অ্যাডস ক্যাম্পেইন সার্টিফিকেট তিন নম্বর ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন সার্টিফিকেট চার নম্বর social media ads campaign certificate এভাবে আপনি আরও চাইলে সার্টিফিকেট অ্যাড করতে পারেন ঠিক আছে দ্যাটস মি দ্যাটস ইট এই পর্যন্তই আপনার একটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এখানে একটা ছবি দিবেন এই যে এই যে ক্যামেরার উপরে ক্লিক করবেন ক্যামেরার উপরে ক্লিক করলে আপনি এখান থেকে একটা আপনার যদি কম্পিউটারের ছবি থাকে ছবি যে যে জায়গার মধ্যে আছে ওই জায়গা থেকে এখানে আপলোড করতে পারবেন কথাটা বুঝতে পারছেন এই পর্যন্তই আপনাদের প্রোফাইল ক্রিয়েট সম্পর্কে ক্লাস পরবর্তী ক্লাসগুলো আপনাদের নেক্সট ক্লাস আসবে আপনার ফাইবার সম্পর্কিত তথ্য কী ফাইবারে কি করতে পারবেন কি করতে পারবেন না আর আপনার গিগ রিসার্চ গিগ রিসার্চ মানে হচ্ছে আপনার দোকান কিভাবে দিবেন কিভাবে ক্রিয়েট করবেন তার উপরে একটা রিসার্চের ক্লাস পরের ক্লাস আসবে আপনার গিগ রিসার্চ ঠিক আছে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন নাম কি তাহলে যে আইডি দিয়ে খুলবো তার নাম দিব না যার যার আইডি কার্ড দিয়ে খুলবো যার ভোটার আইডি দিয়ে খুলবেন তার তার নাম দিতে হইব এখানে প্রোফাইলের আপনার ইউজার নেম কোনো ফ্যাক্টর না ইউজার নেম কোনো ফ্যাক্টরই না ইউজার নেমের কোনো ঝামেলাই নাই আপনি এটা বাদ দিয়ে দেন এই চিন্তাটা আপনি বাদ দিয়ে দেন ওকে জি ভাই আর কারো কোনো প্রশ্ন নাই ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন যাদের ফাইবার অ্যাকাউন্ট নাই আপনারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন আর আচ্ছা আপনারা একটু থাকেন 5 মিনিট হ্যাঁ, কথা বলবো হ্যাঁ আমি আপনারা সবাই আব্দুল্লাহ ভাইয়ের সাথে একটু কথা বলেন আমি লিভ নিয়ে নিচ্ছি আব্দুল্লাহ ভাই আপনি চালিয়ে যান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম